বিসমিল্লাহ রহমানের রাহিম আমি মোহাম্মদ তারিকুজ্জামান মণ্ডল উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠাপুকুর আমি কর্মরত আছি কাফ্রিকাল ইউনিয়নের বুজরু মুহদিপুর ব্লকে আমি আজকে আপনাদেরকে দেখাবো মাসায় যে লাউ চাষ হয় তার উপরে একটা ভিডিও দেখাবো আর এই লাউ চাষটা করছেন যেহেতু করোনাকালীন সময়ে কলেজ ভার্সিটি সবই বন্ধ আমাদের ভার্সিটি পড়ুয়া ভাই নাইম ভাই উনি এই অবসর সময়টাতে বাসায় থেকে তার এই সময়টাকে কীভাবে কাজে লাগিয়েছেন এবং কিভাবে ফসল ফলাচ্ছেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো উনি এখানে গ্রামে এসে মালচিং পেপার ব্যবহার করে সেখানে লাউয়ের চাষ করতেছেন এবং সেই লাউ চাষ করার মাঝে উনি যে প্র্যাকটিসগুলো করছেন সেখানে দেখা যাচ্ছে আমরা যে কথা বলছিলাম যে ইনায়তপুরে সে নাইম ভাই যিনি কারমাইকেল কলেজে লেখাপড়া করছেন এই করোনাকালীন সময়ে উনি বাসায় বসে না থেকে এই সময়টাকে কীভাবে কাজে লাগিয়েছেন আমরা সরাসরি তার মুখ থেকেই শুনবো নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি এই লাউটা চাষ করছি তার মধ্যে হচ্ছে এখানে আমি নতুন কিছু অ্যাড করছি আর কি সবাই লাউ চাষ পদ্ধতি গ্রামে সবাই জানে কীভাবে চাষ করতে হয় তার মধ্যে এটা একটু ব্যতিক্রম যে আমি যে মালচিং ফিল্ম যেটা এটা ব্যবহার করছি প্লাস পাশাপাশি যে হচ্ছে থ্রি কাটিং আমাদের যে কৃষি উপ সহকারী কর্মকর্তা ভাই এনার পরামর্শে প্লাস ইউটিউবে দেখেও মানে এই প্রযুক্তিগুলো মানে মানে আমি শিখছি আর কি আমি প্রথমত যে সচরাচর গ্রামে যেভাবে চাষ করে লাউটা সেভাবেও দিছি একটা লাইন যেভাবে আমি থ্রি কাটিং করে নিই আর কি আর একটাতে থ্রি কাটিং করছি যে তার মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা কি আসে আর কি এটা দেখার জন্য আমি এই মানে দুইটা পদ্ধতি ফলো করছি তো আমি দেখতে পাচ্ছি যে থ্রি কাটিংয়ে আমার হচ্ছে ইয়াটা বেশি আসছে আর কি যে ডগাগুলো বেশি বের হয়েছে লাউয়ের যে শাখা পোশাক অনেক বেশি হয়েছে শাখা পোশাক বেশি হওয়া মানে এখানে ফলন বেশি হওয়া পাশাপাশি হচ্ছে এই দেখতে পাচ্ছেন যে এই যে এই যে লাউয়ের যে এই শাখাটা এটা হচ্ছে ওয়ান জিকারিং অর্থাৎ প্রথম যে শাখাটা থাকে এখানকার সবগুলোই হচ্ছে দেখেন আপনার পুরুষ ফুল কিন্তু এটাতে কোনো নিচে কোনো লাউ নাই মানে লাউয়ের যে গুড়িটা নেই সবগুলোই পুরুষ ফুল প্রতিটা গিটাই হ্যাঁ, প্রতিটা গিটাই আর এই সাইডে তো থ্রি জি কাটিং করা নেই ওই সাইডে এখন মানে যে যেগুলো থ্রি জি কাটিং করা আছে ওগুলাতে হচ্ছে মোটামুটি সবগুলাই হচ্ছে ক্রমান্বয়ে হ্যাঁ, চলে আসতেছে আর যদি থ্রি জিতে যায় তাহলে দেখা যাচ্ছে থ্রি জিতে প্রতিটা গিটে যে ফুলগুলো আসছে প্রতিটাই স্ত্রী ফুল হ্যাঁ। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনারা আর দশ দিন বা এক সপ্তাহ পরে বুঝতে পারবেন ভালো হবে মানে আমি অনেক সুখ হবে দেখছি বুঝতে পারতেছি আচ্ছা নাইম ভাই এখানে আপনি যে লাউটা লাগিয়েছেন এটা কি জাতের লাউ লাগিয়েছেন এটা হচ্ছে Diana F one Diana F one যে লাউ এই লাউয়ের চারাটা কতদিন বয়সের চারা আপনি লাগিয়েছেন এবং কি রকম ডিস্টেন্সে লাগাইছেন যদি এটা একটু আমাদের উদ্দেশ্যে বলেন একটু এটা হচ্ছে লাউয়ের চারা আমি ডিস্টেন্স করছি হচ্ছে লাইন অর্থাৎ সারি দূরত্ব হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট পর পর একটা মানে করে চারা চারা থেকে চারা চারা থেকে চারা আচ্ছা জি লাইন থেকে লাইন লাইন থেকে লাইন হচ্ছে আপনার তেরো ফিট তেরো ফিট পর পর লাগিয়েছেন পর পর দেওয়া আছে আর এখানে হচ্ছে আপনারা সরাসরি হচ্ছে বীজও লাগানো যায় আর আমি এটা করছি কি পলিথিনের ব্যাগে আবার পলি ব্যাগে হ্যাঁ, বীজটা দিছিলাম ওখানে একটা চারা করে নিছে তো টপ যেটা বলে আর জি জি জি ওখানে হচ্ছে মানে বাসায় আপনি চারা তৈরি করছেন হ্যাঁ। পলিপাকে বাসায় বলতে যে এখানে জমিতে আচ্ছা জমিতে জি জি এখানে পলিপাকে চারা তৈরি করে সেই চারাটা আপনি এই ডিসটেন্স মতো 15 দিন বয়সে অর্থাৎ 15 দিন বয়স যখন হয়েছে 15 দিন বলতে কারো একটা গ্রোথ যদি বেশি হয় মানে চার পাতা পাঁচ পাতা এরকম হইলেই তারপরে হচ্ছে লাগানো যায় আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি মালচিং পেপার ব্যবহার করছেন তো এই মালচিং পেপার ব্যবহার করার পরে আপনারা কি উপকারিতা পাচ্ছেন এখানে হচ্ছে মালচিং পেপার প্রথমত যে উপকারিতা হচ্ছে আমাদের সারটা যেটা ইউজ করছি সারটা হচ্ছে কোনোভাবেই নষ্ট হচ্ছে না অর্থাৎ আগাছা নষ্ট করতেছে না তবুও সাইডে মানে আগাছা হয়েছে দেখতে পারতেছেন এই আগাছাগুলো হচ্ছে আসলে মানে বৃষ্টির কারণে আমি মানে ইয়ে করতেছি না আর কি বৃষ্টি হয়ে গেলে আমি এটা মানে যে আমার যে বেডটা করা আছে হ্যাঁ। সে বেডের যে আমার প্রায় চার ফিট হ্যাঁ। এই চার ফিটের পেপারের নিচে আমার কোনো সেখানে আগাছা অর্থাৎ আমাদের মাঝের ইয়া দেখা যাচ্ছে আগাছা হ্যাঁ, তা মোটামুটি বোঝা যাচ্ছে যে গাছের গোড়ায় যে জায়গাটা পুরোটাই আমাদের ফাঁকা আছে ফলে আমাদের সারটা আমাদের অপচয় হচ্ছে না আচ্ছা জি জি আর হচ্ছে এখানে আরেকটা বিষয় যে ওই যে আবার কিছু পোকামাকড় যে হচ্ছে এটা হচ্ছে হচ্ছে না আগাছা মানে আগাছা থেকে যে পোকামাকড়গুলো ছড়ায় জি জি জি সেক্ষেত্রে গাছ আক্রান্ত হচ্ছে না মানে আগাছা যেহেতু গোড়ায় নাই তো বারবার সার দেওয়ারও প্রয়োজন হচ্ছে সার দেওয়ার প্রয়োজন নাই পানি সেচের অতিরিক্ত প্রয়োজন হচ্ছে না সেচের প্রয়োজন নাই আচ্ছা জি জি পাশাপাশি বৃষ্টির কারণে যে গোড়ার মাটিটা ধুয়ে যায় এটা হচ্ছে না আচ্ছা হচ্ছে না জি অনেক উপকারিতা আর কি মালচিং এর উপরে অনেক সেক্ষেত্রে গাছের গ্রোথ অনেক আমরা ভালো দেখতে পাচ্ছি হ্যাঁ, হ্যাঁ জি আর এটা তাহলে কতদিন নাগাদ ফল আসতে পারে এটা হচ্ছে সাধারণত বলছে দুই মাস দুই মাসের মাথায় যে ফলন আসবে মানে আপনি যেখান থেকে বীজ সংগ্রহ করছেন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তারা বলছে যে দুই মাস থেকে হ্যাঁ। অর্থাৎ থেকে দিন এরকম সময়ের মধ্যে আপনার ফলন আসবে ফলন আসবে আচ্ছা জি জি অলরেডি আমার হচ্ছে বয়স এটা তার হয়েছে হচ্ছে মাস দিন মাস দিন চৌত্রিশ দিন চৌত্রিশ দিন তার মানে আমরা আশা করতে পারি আর এক মাসের মধ্যে আমাদের ফল আমরা হারভেস্ট হ্যাঁ। শুরু করতে পারবো আশা করতে হ্যাঁ। আচ্ছা জি জি এখন আপনাদেরকে আমি দেখাবো এই লাউ চাষের যে আমাদের রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে সাধারণ সেই প্রধান যে সমস্যাগুলো সেগুলোর উপরে কিছু দেখাবো আপনাদেরকে সাধারণত লাউ লাগানোর পরপরই সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের গোড়া পচা রোগের আক্রমণ দেখা দিতে পারে এটা একটা সমস্যা তারপরে আপনার গোড়ার দিকে আপনাদের কাণ্ড একটু মোটা হয়ে গেলে একটু জাংলার মধ্যে উঠে গেলে আপনাদের স্টেম রড রোগের আক্রমণ হতে পারে পাশাপাশি আপনাদের লাউয়ে ক্ষেত্রে ডাউনি মিল্ডিউ রোগের আক্রমণ হয়ে থাকে আর যদি আমি পোকার ক্ষেত্রে আসি সেখানে জাপ পোকা আক্রমণ হয় আর ফলের ক্ষেত্রে ফলের মাছি পোকার আক্রমণ হয়ে থাকে তো আমরা সেগুলো যদি প্রপার সময় মতো যদি আমরা এর ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো এই সমস্যাগুলি থেকে আমরা পরিত্রাণ পাবো এবং আমাদের আশানুরূপভাবে আমরা ফলন পাবো আর যদি আমরা লাউয়ের ক্ষেত্রে যখন আমাদের ফল আসা শুরু হবে সেক্ষেত্রে আমরা আমাদের সবচেয়ে গ্রহণ উপযোগী পরিবেশ বান্ধব যদি আমরা ফ্রেমন ফাঁদ স্থাপন করতে পারি তো সেক্ষেত্রে আমাদের আর বারবার স্প্রে করার প্রয়োজন হবে না সেক্ষেত্রে আমরা পরিবেশ বান্ধব এবং জীবাণু বিষমুক্ত আমরা সবজি সকলের নিকট পৌঁছায় দিতে পারবো সেক্ষেত্রে আমাদের কিউলিওর আছে যেটা কিউলিওর আপনাদের লাউ বা কুমড়া জাতীয় যে ফসলে লাগানো হয় বলা হচ্ছে যে এখানে দুই থেকে আড়াই শতকে একটা করে যদি ট্রাপ স্থাপন করতে পারি তাহলে আমাদের এই মাছি জাতীয় যে মাছি যে পোকা আছে যেটা আমাদের বরাবরই দেখা যাচ্ছে আপনার লাউ বা কুমড়া জাতীয় ফলের মধ্যে আপনাদের ছিদ্র করে এবং সেখানে তারা বাচ্চা ফুটাই দেয় পরবর্তীতে সেই লাউটা বা কুমড়া বা মিষ্টি কুমড়াগুলো পৌঁছে যাচ্ছে ফলে এই আক্রমণ থেকে আমরা রক্ষা পাবো এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন পাবো এই আশা মনে করি আশাবাদ ব্যক্ত করছি অনেক ধন্যবাদের জন্য যে আপনি এই ছাত্র বয়সে লেখাপড়া পাশাপাশি এই করোনাকালীন সময়টাকে আপনি এত সুন্দরভাবে কাজে লাগিয়েছেন যেটা অনেক ছাত্র ভাইরা দেখলে অনুপ্রাণিত হবে আপনার এই অনুপ্রাণিত থেকে যেন এরকম আমাদের অনেক ছাত্র উদ্যোক্তা বের হয় এটা আমরা আশা করছি ধন্যবাদ আপনাকে আচ্ছা, ধন্যবাদ আপনাকে সেই নাইম ভাইয়ের তার ছাত্র জীবনে বসে থাকা সময় করোনাকালীন সময়ে যে চাষাবাদ সেই চাষাবাদটা আপনাদেরকে দেখিয়েছি এই ওনার এই চাষাবাদ থেকে যদি আপনারা কেউ কোনো কিছু অনুপ্রাণিত হন কিছু শিখে থাকেন এবং সেখান থেকে যদি আপনারা বাস্তবে কিছু করতে পারেন সেটাই হবে আমাদের আজকের এই ভিডিওর সফলতা এবং সার্থকতা ইয়ে আসসালামু আলাইকুম